আচ্ছা এর বয়স কত হবে অবজেকশন ইউর অনার তোর অবজেকশনের গুলি আগে বলার বয়স কত হবে এত অল্প বয়সে এদের গজে গেছে পাকনা সোশ্যাল মিডিয়াদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে হইতে হবে পাকনা দেখেন ভাই গালি দেওয়ার হিরো আলমের গান শোনা দুইটাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর আমি কিন্তু যথেষ্ট একজন ভালো মানুষ আমাকে একটা ভালো মানুষ নিয়ে অন্ধ মন্দ কথা কথা হচ্ছে খারাপ মানুষ নিয়ে মন্দ কথা বললে তো দোষ নাই বয়স কত হবে এই তেরো চোদ্দ কিংবা পনেরো এর কাছাকাছি এরই মধ্যে দেখেন শুরু হয়ে গেছে কি আজব নাচানাচি হ্যাঁ আপনার এক্সপ্রেশন আর মুভমেন্ট দেখে মনে হইতেছে আপনি বড় হলেই খুব বড় একজন টিকটক স্টার হইতে পারবেন বাট আপনার বাবা মা যেটা বানাইতে চাইছিল ওইটা হইতে পারবেন না কে বলবে এই লোকের মাথা খারাপ ও আচ্ছা আমার মাথা খারাপ আন্দাজে কথা কেউ না ছোট ভাই আপনার বোনরা আন্দাজে কিছু দেখাইলে দোষটা সেইগুলো নিয়ে আমরা কথা বললেই দোষ কথা কম এরা মনে হয় টিকটক কোম্পানি দলিল করা সম্পত্তি তো টিকটক কোম্পানি এদেরকে যেমনে নাচায় হেমনে নাচে নাচলে তো ভাই কোনো প্রবলেম নাই বাট কথাটা হচ্ছে বয়সটা তো দেখবেন নাকি আজকে সাহসের সাথে একটু সতর্ক করবো ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন তার মধ্যে একটু বিশ্লেষণ হবে আর জ্বলতে পারে আগুন আগুনের গোলা কারো প্রতিভা দেখানোর জন্য বয়স কিংবা অর্থ কোনোটারই প্রয়োজন না যদি উদ্দেশ্যটা মহৎ হয় আর যদি উদ্দেশ্য এর মতো হয় তাহলে না মানে কোথায় কি বলতে হবে এইটাও জানেন না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ওই হাসি আহারে এর যে বয়স এর দেখে তো বর্তমানে তার বাবা মার প্রাণ জড়ানোর কথা কিন্তু ভাগ্যের কি করুণ পরিণতি দেখেন তিনি দেশবাসীর প্রাণ জড়িয়ে জনসেবা করতেছেন লজ্জা লাগা দরকার না মানে লজ্জা দেখা এত কোনো লাভ নাই কাকা বুঝেন নাই নতুন যে আস্তে আস্তে টিকি ভিডিও ওখানে কোনো পরিচিত মুখ অ্যাকাউন্ট খুললে এজেন্টের মাধ্যমে টাকা আর টাকা বিনিময়ে কি সই একই কাজ বলার কোনো ভাষা নেই তারপরেও হির আলমের ভাষায় বলতেছে কিছুদিন আগে এর বয়সী এরই মতো দেখতে একটা নাস্তিকের আগমন ঘটেছিল মনে আছে আমার সব দেখেন ভাই এই ইসলাম নিয়ে কোনো বাজে মন্তব্য না করলেও যেগুলা করতেছে ওইগুলাও কিন্তু সহ্য করার মতো না মানে পাবলিক প্লেস বল বিষয়টা তো বুঝ পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা বিষয় একটু ভালো করে দেখেন পেছনের এই দাড়িওয়ালা ভাইটা মনে হয় ওই সময় ওই জায়গাতে এসে মহাপাপ করে ফেলছে দেখবেন পেছনের ওই লোকটা হয়তো তোর বাপের বয়সই হবে বাপ না হলেও বাপের বয়স হিসাব করে একটু তাকে রেসপেক্ট তো দিতে পারতি ছোট্ট একটা মেয়ে কোথায় তার মা বাবা এবং ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়ে ফড়িং এর মতো নাচানাচি করবে তা না করে সে টিকটকে এসে তার অশ্লীল প্রতিভা প্রদর্শনী করতেছে দেখেন এই ছোট্ট বাচ্চা মেয়েটির ফ্যামিলিকে বলতেছি যত দ্রুত সম্ভব শুদ্রানের ভুল নাইলে পরে কিন্তু খুঁজে পাবেন না কোনো প্রকারের ভুল জ্ঞান দিতে আসছে ভালো মতো জ্ঞান দিলাম তো ভালো লাগলো না পরে বুঝবেন আমার কথা করছিস এত চেতেন কেন কাকা দান আমার চ্যানেলটা প্রমোশন করে নেই তো যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন চাইলে কেস কিপে এক্সট্রিম লিখে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন শালার কপাল যদি আমি না ফাটাইছি বুঝছেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হলে ফলো করুন হ্যাঁ চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন